খেলা খবর দেবে অযোগ্য হ্যাঁ। হ্যাঁ। গ্রেফতারি পরোয়ানা হয়েছে পুলিশের সাথে কথা বলেছে পুলিশ নোটিশ পাঠিয়ে দিয়েছে কি বলতো প্রকাশে ভীষণ পপুলার বালের মতো চিল্লে লোককে খাওয়াচ্ছে একটা মানুষ ক্যাশ পর্যন্ত একটা মারা গেছে মিডিয়া আজ পর্যন্ত মিনিস্ট্রেশন বদলে পেরেছে বসে তার ডিসকাস বলতে পেরেছে সবার টাকা পয়সা এটা ছিল সে নাকি সফল সফল বিজনেসম্যান হেরা দ্বারা হয়ে গিয়ে সবার টাকা মারছে বা কি করে পাচ্ছি সবার টাকা কি করে জেলের বাইরে থাকছে যারা প্রকৃত করছে ল ব্রেক করছে তাদের নিয়ে কোনো কথা দাঁড়িয়ে আরো পুরো করে তাদের গায়ে করে তাদেরকে শোষণ করে রক্ত শোষণ করে মেরে তুমি যখন কুড়ি টাকা ভাড়া দিয়ে রিক্সা চাপো হ্যাঁ, তুমি রিক্সা চালকের রক্ত শোষণ করো মর্মার্থ বসু মর্মার্থ না বুঝে লোকটা মজা কর লোকটা খাপ লোকটা যায় মা সব খা ঠিক আছে তোকে আমাকে ভালো বলতে হবে তুই বড় নিজের রাইটটাকে বুঝবো কাজটা কমায় ঘুমিয়ে পড়ছো বাল নাগরিক তুমি কমায় তুমি জাগরি তুমি মৃত তোমাকে এই সিস্টেম মেরে ফেলেছে মেরে ফেলেছে তোমাকে ধর্ষণ করে খুন করেছে তোমাকে অনাহার নামক ধর্ষণ করেছে রাষ্ট্রে যেখানে খেতে দেওয়ার কথা সেখানে রাষ্ট্র যদি খেতে না দেয় আজকে তোমার অনাহার অপুষ্টি চিন্তার এবং শরীরের এই রাষ্ট্রের দান তার জন্য স্টেটকে সৃষ্টি করা হচ্ছে সে